দূরের এবং কাছের সম্মানিত সকল ভিওয়ার এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি Subrata Saha workshop super mechanical Khulna polytechnic institute Khulna সকলকে আমার সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই অবগত আছো এখনকার সেশনটি অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ পর্ব মেকানিক্যাল টেকনোলজির মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের উপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজ তোমাদের সাথে আলোচনা করব এগারোতম অধ্যায়ের মান নিয়ন্ত্রণের ধারণা গ্রহণ বিষয়ের উপরে এবং তোমরা এটি নিশ্চয়ই আরও বেশি অবগত আছো যে গত সেশনে আমরা এই অধ্যায়ের উপরেই প্রথম অংশ আলোচনা করেছিলাম আজকে এই অধ্যায়ের শেষ এবং দ্বিতীয় অংশ আলোচনা করব এবং আজকে যে বিষয়গুলো আলোচনা করব আমাদের সিলেবাসে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে তার মধ্য থেকে শেষের অংশগুলো সে আলোচ্য বিষয়গুলো কি প্রথমটি হচ্ছে অ্যাভারেজ কন্ট্রোল চার্ট এবং ডেভিয়েশন কন্ট্রোল চার্টের বর্ণনা স্যাম্পলিং ইন্সপেকশনের বর্ণনা এবং অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিংয়ের বর্ণনা শিক্ষার্থী বন্ধুরা আমি প্রত্যাশা করি আজকের এই সেশনটি ভালোভাবে তোমরা অনুসরণ করলে নিশ্চয়ই সেশন শেষে তোমাদের যে বিষয়গুলো সম্পর্কে দক্ষতা এবং জ্ঞান বাড়বে বলে আমি মনে করি সেগুলো হচ্ছে অ্যাভারেজ কন্ট্রোল চার্ট এবং ডেভিয়েশন কন্ট্রোল চার্ট তোমরা অনুধাবন করতে পারবে এবং সে বিষয় সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে স্যাম্পলিং ইন্সপেকশন কি কেমন করে করতে হয় এই বিষয় সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে এবং অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্সের স্যাম্পলিংও তোমরা বর্ণনা করতে পারবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই আলোচনাগুলো শুরু করার পূর্বেই আমাদের জন্য নির্ধারিত সময়ে যতটুকু বরাদ্দ আছে সেই বিষয় সেই সময়টুকুকে আমরা নিত্যদিনের মতো একটু বিভাজন করে নিতে চাই আলোচনা সুবিধার্থেই আমরা সূচনা সূচনা বক্তব্য শুভেচ্ছা বিনিময় ও পূর্ব পাঠের পুনরালোচনার জন্য আট মিনিট মূল আলোচনার জন্য আমরা বিশ মিনিট এবং প্রশ্নোত্তর বাড়ির কাজ এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য দুই মিনিট রেখে আমরা আলোচনায় ঢুকে যেতে চাই এর প্রথমেই আমরা দেখে নিতে চাই গত সেশনে আমরা কি আলোচনা করেছিলাম অর্থাৎ পূর্ব পাঠের পুনর আলোচনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রতি সেশনের মতো তোমরা গত সেশনের শেষে নিশ্চয়ই আলোচ্য বিষয়গুলোর উপরে তোমরা বিস্তর টেক্সট করেছো এবং পরিপূর্ণ জ্ঞান অর্জন করেছো বলে আমি মনে করি তারপরেও আমরা একটু দ্রুত গত সেশনে যা যা আলোচনা করেছিলাম তার উপরে একটু আলোকপাত করতে চাই আমরা তিনটি বিষয় আলোচনা করেছিলাম প্রথমটি ছিল হচ্ছে প্রকৌশল উৎপাদনে মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা সেখানে আমরা আলোচনা করেছিলাম মান বলতে কি বুঝায় নিয়ন্ত্রণ বলতে কি বুঝায় এবং মূলত মান নিয়ন্ত্রণের উপযোগিতা সুবিধা কি তার উপরে ভিত্তি করে প্রয়োজনীয়তাটা কি আমরা আলোচনা করেছিলাম মানের সঙ্গে আমরা বলার চেষ্টা করেছিলাম আসলে এগুলো রিলেটেড প্রোডাক্টের রিলেটেড কিছু ক্যারেক্টারিস্টিক্স যেগুলো শেপ সাইজ কম্পোজিশন স্ট্রেংথ ইত্যাদি বিষয়গুলোকে চিহ্নিত করে এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই বিষয়গুলোকে অবজেক্টিভ হিসাবে নিয়ে আমরা কি পরিকল্পনা করি কি নীতি নির্ধারণ করি এবং সেগুলোকে বাস্তবায়ন করার জন্য আমরা কি নির্দেশনা দেই এবং সেগুলো করার জন্য আমরা যে পদ্ধতিগুলো নেই সেগুলি হচ্ছে নিয়ন্ত্রণের পর্যায়ে পড়বে এবং একই সাথে এই পুরো বিষয়গুলো আমরা এই উৎপাদনের সঙ্গে যা কিছু সম্পৃক্ত তাদের সকলের উপরে আমরা প্রয়োগ করি বা করা হয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বিশেষ করে এবং একই সাথে এই মান নিয়ন্ত্রণ প্রক্রিয়াটি অর্থাৎ নিয়ন্ত্রণ প্রক্রিয়াটি মূলত বিভিন্নভাবে পরিচালিত হতে পারে প্রকৃত অর্থে সাধারণত পরিচালিত হয় যে যখন প্রক্রিয়াটি চলে তার মধ্য থেকেই কখন কখন কি কি সমস্যা উদ্ভূত হচ্ছে সেগুলোকে চিহ্নিত করা এবং একই সঙ্গে সেগুলোকে রেকটিফাই বা সমাধান করার উদ্যোগ নিয়ে আমরা যেন ফিনিশড প্রোডাক্টে ব্যাহত না হয় মান নিয়ন্ত্রণের বা আমাদের গুণগত মান যেটি চাচ্ছি অবজেক্টিভ বা টার্গেট যেটি সেটি যেন অ্যাচিভ হয় সেই বিষয়টিকে খেয়াল রেখে আমরা এগিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া ইন্ডাস্ট্রিতে করা হয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ করে এবং প্রয়োজনীয়তার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো বলার চেষ্টা করেছিলাম সেগুলো হচ্ছে আমাদের এর মান নিয়ন্ত্রণ করলে আমরা এই এই উপযোগিতা বা এই সুবিধাগুলো পেয়ে থাকি এবং সে কারণে প্রয়োজন সেখানে ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ভোক্তার সুবিধা বেশি পাওয়া যায় ভোক্তা বেশি সুবিধা ভোগ করে প্রোডাকশন কস্ট কমে যায় সম্পদের ইউটিলাইজেশন বেশি হয় ইন্সপেকশন কস্ট কমে যায় গুডউইল বেড়ে যায় শ্রমিক কর্মচারীর মোরালিটি বৃদ্ধি পায় এমপ্লয়ার এবং এমপ্লয়ির মধ্যে রিলেশনশিপ বৃদ্ধি পায় যে সকল পদ্ধতি এবং কৌশল প্রয়োগ করা হয় তার উৎকর্ষতা বৃদ্ধি করার সুবিধা বেশি পাওয়া যায় মূল্য নির্ধারণের সুবিধা বেশি পাওয়া যায় সেল বা বৃদ্ধি বিক্রয় বৃদ্ধি পায় এই সকল কারণে আমাদের মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা খুব ব্যাপক বা অনস্বীকার্য আমরা দ্বিতীয় আলোচনায় বলেছিলাম স্ট্যাটিক্যাল পদ্ধতির যে বর্ণনা সেক্ষেত্রে আমরা বলার চেষ্টা করেছিলাম এটি আসলে কী আমরা বলেছিলাম যে আসলে স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল বলে যে বিষয়টি আছে সেখানে যে পদ্ধতিটা প্রয়োগ করা হয় পরিসংখ্যানগত বা স্ট্যাটিস্টিক্স ব্যবহার করি তার তত্ত্ব তার সূত্র তার যে সকল পদ্ধতি সেগুলো এখানে ব্যবহার করা হয় সেক্ষেত্রে সাধারণত কি টুল হিসেবে ব্যবহার করা হয় রান চার্ট কন্ট্রোল চার্ট ইত্যাদি মূলত এখানে যেটা করা হয় পরিসংখ্যানে বা স্ট্যাটিস্টিক্সে যা করা হয় যে বিষয়টার উপরে আমি এটি করতে চাই সেখানে তথ্য বা উপাত্ত কালেকশন করা হয় অর্থাৎ ডেটা কালেকশন করা হয় অর্গানাইজ করা হয় অ্যানালাইসিস করা হয় ইন্টারপ্রেট করা হয় এবং সর্বশেষে সেগুলো প্রেজেন্ট করে কর্তৃপক্ষকে বোঝানো হয় যে তোমার যে অ্যাচিভমেন্ট তোমার যে টার্গেট তোমার যে অবজেক্টিভ সেগুলোর সঙ্গে মিলিয়ে নেওয়া যে কী করা উচিত কি করা উচিত না কোন দিকে যাচ্ছে কোন দিকে কি সংশোধন করা এই বিষয়গুলোকেও বোঝানো হয় এটাই হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেথডের মূল একটি বিষয় এবং এই কার্যক্রমটি তিন ধাপে প্রয়োগ করা হয় এটা আমরা বলেছিলাম একটি হচ্ছে যে প্রসেস বা আমার যে স্পেসিফিকেশনস বা আমার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেগুলোর লিমিটেশনসগুলো বোঝার চেষ্টা করা হয় এবং এটাকে সকল ভেরিয়েবলগুলো বাদ দিয়ে এগুলোকে স্থায়ীভাবে যে প্রসেসগুলো এস্টাবলিশ করা দরকার সেটি করা হয় এবং সর্বশেষে অনগোয়িং প্রসেস এটি মনিটর করা হয় এবং আরও বলেছিলাম যে নিদেন পক্ষে ন্যূন পক্ষে দুটো ধাপকে একেবারেই প্রয়োগ করা হয় সেটি হচ্ছে প্রসেসকে স্টাবলিশ করা এবং মনিটরিং করা করলে আমরা মূলত আমরা সুবিধাগুলো যেটি পাই সেটা বলেছিলাম যে আমরা ডিটেকশন করতে পারি প্রবলেমগুলোকে এবং সেটিকে আমরা রেকটিফাই করার সুবিধা পাই এর সাথে সাথে আমরা টাইম রিডিউসের ক্ষেত্রে আমরা অনেক উপকার পাই এই সুবিধাগুলো আমরা পাই বলে আমরা এখানে বলার চেষ্টা করেছিলাম টি এর ক্ষেত্রে যে নীতির কথা আমরা গত সেশনে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম কম বেশি আটটি নীতির উপরে ভিত্তি করে টি কিউএম পরিচালিত হয় ব্যবস্থাপনার ক্ষেত্রে সেখানে আটটি নীতির এরকম আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম দ্রুততার সাথে বলেছিলাম সেটা হচ্ছে যে কাস্টমারের দিকে কনজিউমারের দিকে বেশি ফোকাস দেওয়া হয় তার সে কি প্রত্যাশা করে সে কোনটা নিয়ে ভালো বোধ করে তার চাহিদা কেমন সে কোনটা কমেন্টস কি করতে চায় তার ভিত্তিতে আমাকে নীতি নির্ধারণ করতে হবে প্ল্যান করতে হবে ইত্যাদি বিষয়গুলো আমরা বলার চেষ্টা করেছিলাম যারা শ্রমিক কর্মচারী আছে তাদেরকে বেশি করে আমাদের প্ল্যানের দিক থেকে সিদ্ধান্ত গ্রহণের দিক থেকে কার্যকরিতার দিক থেকে বেশি ইনভলভমেন্ট করতে হবে ইনভলভমেন্ট বেশি করতে হবে তাহলে তারা ওন করবে যে আমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমার উৎপাদনের ক্ষেত্রে আমার কিছু করণীয় আছে এইটা হচ্ছে ব্যবস্থাপনা বা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ নীতি কি প্রসেসে আমরা কাজটি করব তাকে ভিত্তি করে মূলত প্ল্যানগুলোকে তৈরি করতে হয় সেখানে আমরা বলেছিলাম প্রসেস সেন্টার্ড একটি গুরুত্বপূর্ণ নীতি আমরা বলেছিলাম ইন্টিগ্রেটেড সিস্টেম আর একটি গুরুত্বপূর্ণ নীতি কারণ কি একটি প্রোডাকশন অনেক ফ্যাক্টরিতে বা প্লান্টে হতে পারে অনেক জায়গায় অনেক পদ্ধতিতে সেটি হতে পারে ভিন্ন ভিন্ন কিন্তু মূলত তো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে একটি সার্বজনীন সিস্টেমের মধ্য দিয়ে সেটি যেতে হবে সেই জন্য সকল প্রোডাকশন যত জায়গায় হোক না কেন তাদেরকে একটি সমন্বিত সিস্টেমের আওতায় নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম ইন্টিগ্রেটেড সিস্টেম আরেকটি নীতি আমরা আরেকটি কথা বলেছিলাম স্ট্র্যাটেজিক অ্যান্ড সিস্টেমেটিক অ্যাপ্রোচ থাকতে হবে টিকিউ এর মধ্যে তা না হলে কি নীতি নির্ধারণ করব কি সিস্টেম অ্যাপ্লাই করব সেটি যদি উন্মুক্ত না থাকে তাহলে এটি খুব সহজবোধ্য হবে না আমরা আলো বলার চেষ্টা করেছিলাম কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্টের বিষয়টি এর ভিতরে ইন্ট্রোডিউস করা দরকার এবং থাকা উচিত ম্যানেজমেন্টের ক্ষেত্রে তাহলে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট দারুণভাবে পর্যালোচনা করা এবং ইন্ট্রোডিউস করা যায় না আমরা বলেছিলাম ফ্যাক্ট বেসড ডিসিশন মেকিং আর একটি গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল টিকিউএম এর ক্ষেত্রে কারণ কি যে ঘটনাটি যখন ঘটবে তার ভিত্তিতে আমার ডিসিশন তৈরি করতে হবে আমার যা ডিসিশন নিয়েছিলাম প্ল্যানের ক্ষেত্রে প্রিন্সিপালের ক্ষেত্রে সেটি কতখানি মডিফাই করা দরকার কোন আঙ্গিকে করা দরকার এই কথাটি বলেছিলাম সর্বশেষে বলেছিলাম কমিউনিকেশন থাকা দরকার সকল পর্যায়ে একদম উপর থেকে নিচ পর্যন্ত ভার্টিক্যাল এবং হরিজন্টাল সকল লেভেলে কমিউনিকেশন থাকতে হবে কোথায় কোন ক্ষেত্রে কোন আঙ্গিকে কতটুকু পরিবর্তন কোন সময় হচ্ছে কেন হচ্ছে ইত্যাদি বিষয় তাহলেই টিকিউএম বিষয়গুলো ঠিকঠাক মতো হবে এই টিকিউএম এর এই সকল নীতিগুলো আমরা বলেছিলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা পূর্ব পাঠের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আশা করি তোমরা এর উপরে বিস্তারিত পড়ে পূর্ণ ধারণা গ্রহণ করেছো আমরা চলে যেতে চাই আজকের আলোচনার প্রথম আলোচ্য বিষয়ের উপরে অ্যাভারেজ কন্ট্রোল চার্ট এবং ডেভিয়েশন কন্ট্রোল চার্টের বর্ণনা শিক্ষার্থী বৃন্দ কন্ট্রোল চার্ট আমরা গত সেশন সম্পর্কে একটু ছোট্ট ধারণা দিয়েছিলাম যে এটি মূলত একটি টুল আমাদের প্রসেসকে কন্ট্রোল করার জন্য প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু এই টুলটি আসলে কি করে মনিটরিং এবং অ্যানালাইসিস করে প্রসেসের স্টাবিলিটির জন্য এবং প্রসেসকে নিয়ন্ত্রণ করার জন্য এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই স্টাবল কিনা প্রসেস এবং সেটি ঠিকঠাক মতো নিয়ন্ত্রিত হচ্ছে কিনা এটি করার জন্য সেই স্ট্যাটিস্টিক্যাল মেথডগুলো ব্যবহার করে এবং আমি একটু আগে যেটা বললাম গত সেশনে বলেছি সে সকল ডেটা অ্যানালাইসিস করে অর্গানাইজ করে রিপ্রেজেন্ট করে ইন্টারপ্রেট করে করতে যে সে নানাবিধ রকমভাবে সে ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করে তার ভিতরে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে প্লট আকারে গ্রাফ আকারে চার্ট আকারে উপস্থাপন করে এই যে চার্ট সে তার ভিতরে গুরুত্বপূর্ণ চার্ট হচ্ছে কন্ট্রোল চার্ট আমরা সেই কন্ট্রোল চার্টটি নিয়েই আজকে ছোট্ট আকারে আমাদের সময়ের সাথে মিল রেখে আমরা আলোকপাত করার চেষ্টা করছি সেই কন্ট্রোল চার্টের মধ্যে প্রথম দিকের একটি চার্ট হচ্ছে এক্স চার্ট আমরা এই এক্স চার্টের একটি বিষয় নিয়ে একটু দেখব যে এর তিনটি কম্পোনেন্ট নিয়ে এটি গঠিত প্রথম কম্পোনেন্টটি হচ্ছে টাইম সিরিজ এর উপরে এটি তৈরি করা হয় বা গঠিত হয় অর্থাৎ টাইমকে ভিত্তি করে টাইমের সাপেক্ষে এর ডেটাগুলোকে অ্যারেঞ্জ করা হয় সন্নিবেশ করা হয় একই সাথে যে স্যাম্পল বা যে ক্যারেক্টারিস্টিক্স গেল উপরে ভিত্তি করে আমি স্যাম্পেলগুলোকে বা যন্ত্রাংশের আমি মাপ নিব পরিমাণ নিব ইত্যাদি বিষয়গুলোকে আমার ভার্টিক্যাল এক্সের উপরে নেওয়া হয় যেটা আমি ওখানে চিত্রে দেখানো হয়েছে এক্স বারের ওখানে একটি এক্সিস দেখানো হচ্ছে হরিজন্টাল লাইন টেনে দুই নম্বর দিয়ে বলা হচ্ছে এটাকে বলা হবে হচ্ছে প্রসেস লোকেশন সেন্ট্রাল অ্যাক্সিস বিষয়টা হচ্ছে আমি যে স্যাম্পেলগুলোর যে ক্যারেক্টারিস্টিক্সকে মাপছি বা নির্ধারণ করছি সেটা নির্ধারণ করছে যে ওই প্রসেসের ওই ক্যারেক্টারিস্টিক্স কোন অবস্থায় আছে কোন মাত্রায় আছে কত মানে আছে সেজন্য ওই এক্স বারটাকে ওই এক্সিসটাকে বলা হবে হচ্ছে প্রসেস লোকেশন এবং সর্বশেষে এই দুটোর উপরে ভিত্তি করে তৃতীয় আরেকটি কম্পোনেন্ট হচ্ছে এই এক্স বারের সেটি হচ্ছে এর কন্ট্রোলিং লিমিট করা হয় যেটাকে বলা হবে প্রসেস ডিসপারশন কত ব্যক্তিতে এটি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে এবং তার বাইরে গেলে আমি এটাকে বলবো প্রসেসটি অনিয়ন্ত্রিতভাবে আছে সেটাকে বলা হবে কন্ট্রোল লিমিট আমরা দেখতে পাচ্ছি ডটেড লাইন দিয়ে তিন নম্বর দিয়ে দেখানো হচ্ছে উপরে নিচে এবং সেটাকে ইউসিএল এলসিএল দিয়ে চিহ্নিত করা হচ্ছে upper control limit lower control limit আমি নিচের দিকে সিএল দিয়ে একটি ইকুয়েশন দেখানোর চেষ্টা করেছি যে average plus minus three into sigma এখানেই আমাদের মূল বক্তব্যটি যে সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ম্যাথমেটিক্যাল কিছু হিসাব নিকাশ আছে যেটা আমরা এই জায়গাটায় আলোচনা আমরা সময়ের সাথে করছি না এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে ডেটাগুলো আমরা পাবো যে মানগুলো পাবো তার সাপেক্ষে নির্ধারণ করব করার পরে তাকে গুণ দেব এবং গুণ দেওয়ার পরে আমরা যে মানগুলো আবার একটু আগে বললাম পাবো তার সাপেক্ষে আমরা ওর একটি গড় মান বের করব সেই গড় মানের ভিত্তিতে তার সাথে আমরা ওই ত্রিগুণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যোগ দিব এবং বিয়োগ দিব দেওয়ার পরেই আমরা ওই অ্যাভারেজ মানের সাথে সেটি যোগ এবং বিয়োগ দেওয়ার পরে যে দূরত্বগুলো পাবো তার সাপেক্ষে ইউসিএল এবং এলসিএল নির্ধারণ করে আমরা এক্স বারটি চিহ্নিত করব এবং তার সাপেক্ষে আমরা নির্ধারণ করব যে আমাদের প্রসেসটি নিয়ন্ত্রিত অবস্থায় আছে না অনিয়ন্ত্রিত অবস্থায় চলে গিয়েছে কোনো কোনো ক্ষেত্রে বা সর্বাঙ্গীনভাবে ইত্যাদি বিষয়গুলো করা হয় এক্সবারের সাপেক্ষে এই ক্ষেত্রে একটি বিষয় বলার সেটি হচ্ছে যে আমাদের এই যে আমরা চার্টটি তৈরি করলাম এই যে প্লটটি আমরা তৈরি করলাম এখানে যে ডেটাগুলো নিয়ে আমরা তৈরি করতে চাচ্ছি বা করলাম এটি কিন্তু নির্ধারিত একটি মানের সাপেক্ষে কিন্তু এই মানটি অনেকভাবে প্লট আকারে দেওয়া যেতে পারে অনেকভাবে আমি স্যাম্পেলগুলোর ডেটা নিতে পারি যেমন এই একই ধরনের চার্ট যেখানে অ্যাভারেজ মান থাকবে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাপেক্ষে ইউসিএল এলসিএল থাকবে সেখানে অন্য নামে নামকরণ করা যেতে পারে যখন অন্য মানটি আসবে যেমন R chart P chart NP chart R chart কখন হবে যখন ওই স্যাম্পেলগুলোর মান যেগুলো আমরা নিব তাদের রেঞ্জকে আমরা বিবেচনা করে প্লট করব তখন সেই চার্টটি হয়ে যাবে আর্ট চার্ট স্যাম্পেলগুলোর মেজারমেন্টের রেঞ্জকে নিয়ে প্লট করব তখন পি চার্ট কখন নামকরণ হয়ে যাবে যখন স্যাম্পলগুলোর মধ্যে আমরা তার ডিফেক্টিভ আইটেমসের আনুপাতিক মানগুলোকে নিয়ে আমরা প্লট করব তখন সেই চার্টটিকে বলা হবে পি চার্ট এবং এনপি চার্ট হিসেবে অভিহিত করা হবে তখন যখন স্যাম্পলগুলোর মধ্যে ত্রুটিযুক্ত আইটেমের সংখ্যাকে ভিত্তি করে এই প্লট করার পরে চার্টটি তৈরি করব বা পাওয়া যাবে তখন সেটি নামকরণ হয়ে যাবে এনপি চার্ট এই হচ্ছে আমাদের অ্যাভারেজ কন্ট্রোল চার্ট এবং ডেভিয়েশন কন্ট্রোল চার্টের একটি মূল বিষয় একই চার্টের মধ্যে অ্যাভারেজ মানটিও থাকবে ডেভিয়েশনের মানগুলো চিহ্নিত করা থাকবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু অনুধাবন করতে পেরেছি কিন্তু এই যে প্রসেসটি পরিচালিত হবে সেই প্রসেসটি মূলত চার স্টেজে চারটি ফেজে ঘটতে পারে কিন্তু আমাদের জন্য আমরা এরকম বিষয়গুলো আগেও আমরা একদম এই আলোচনাগুলো যখন শুরু হচ্ছিল একদম প্রথম দিকের সেশনগুলোতে এরকম দেখেছিলাম একটি টেবিল কোনো একটি নির্দিষ্ট ফেসকে আমরা কিন্তু একান্ত অপরিহার্য হিসেবে গ্রহণ করবো অন্য ফেসগুলো ঘটতে পারে কিন্তু সেগুলো আমাদের জন্য কাঙ্ক্ষিত না বা একেবারেই প্রত্যাশিত না যেমন আমরা এখানে দেখেছি প্রসেস ইন কন্ট্রোলে দুটো ফেজ হতে পারে একটা হচ্ছে আইডিয়াল স্টেট একটা থ্রেশ হোল্ড স্টেট আরেকটা হচ্ছে প্রসেস আউট অফ কন্ট্রোলে দুটো স্টেট অফ ক্যাওয়াজ এবং ব্রিঙ্ক অফ ক্যাওয়াজ আবার ভার্টিক্যালি চিন্তা করলে সাম নন কনফার্মেন্স ঘটনাগুলো ঘটবে এবং একশো পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেন্স ঘটনা বিষয়টা হচ্ছে এই যে আমরা প্রসেস ইন কন্ট্রোলের ভিতরে থেকে কন প্রসেস থাকবে কন্ট্রোলে এবং যে প্রোডাক্টগুলো হবে সেগুলো হবে একেবারেই ডিফেক্টলেস এরকম একটি অবস্থা সেই অবস্থাটা কিন্তু আইডিয়াল স্টেট কিন্তু যখন থ্রেশহোল্ড স্টেটে আসবে আমি মাত্র কয়েকটি আলোচনা এখানে করতে চাচ্ছি থ্রেশহোল্ড স্টেটের ঘটনাটা কী করবে প্রসেস কন্ট্রোলে বাট সকল প্রোডাক্টগুলোই কিন্তু আমার হান্ড্রেড পার্সেন্ট ডিফেক্টলেস এটি বলা যাবে না কিছু কিছু ঘটবে যে আমাদের কনজিউমার বা কাস্টমারদের চাহিদাটাকে মিট আপ করতে পারবেন এরকম একটি অবস্থা এই যদি ঘটনাটি ঘটে তাহলে আমরা সকল বিষয়গুলো বিবেচনা করলে দেখতে পাবো যে আইডিয়াল স্টেটটাই হচ্ছে আমাদের একেবারে কাঙ্ক্ষিত আর স্টেট অফ কাওয়াজ হচ্ছে একেবারেই অপ্রত্যাশিত আর মধ্যের যে কোনাকুনি দুটো থ্রেশোল্ড স্টেট এবং ব্রিঙ্ক অফ কাওয়াজ এই দুটো একেবারেই মধ্যবর্তী অবস্থা এই দুটোকে কখনোই আর গ্রহণযোগ্য অবস্থায় নেওয়া সমীচীন হয় এই পর্যায়ে এসে আমরা দেখতে চেষ্টা করব যে অ্যাভারেজ কন্ট্রোল চার্ট এবং ডেভিয়েশন কন্ট্রোল চার্টের ভিত্তি করে আমরা যে এক্স বার চার্ট আমরা তৈরি করতে পারি বা এক চার্ট তৈরি করতে পারি সেখানে আমরা কন্ট্রোল কন্ডিশন এবং আনকন্ট্রোল কন্ডিশনের অবস্থাটা কি দাঁড়ায় আমরা দুটো গ্রাফ দেখতে পাচ্ছি দুটো চার্ট দেখতে পাচ্ছি আমরা এখানে দেখলাম স্যাম্পল নাম্বার দিচ্ছি টাইমের সাপেক্ষে আমরা এত এত স্যাম্পলগুলো নিলাম এবং উপরে হচ্ছে স্যাম্পেলের যে আমরা মান পেয়েছিলাম তার মিন অবস্থাটি এখানে তৈরি করেছি মিনটা কি করে পাবো মনে করা যাক আমরা একটি লট থেকে কতগুলো আইটেম নিয়ে একটি স্যাম্পল তৈরি করলাম তাদের মানগুলো মাপলাম মাপার পরে তাদের যদি অ্যাভারেজটা তৈরি করি তখন হবে স্যাম্পেল মিন এইভাবে আমরা স্যাম্পেল মিনের মানগুলো চিহ্নিত করলাম করার পরে যদি আমরা তার একটা প্লট করি তখন এই অবস্থাটাকে বলা হবে স্যাম্পেল মিন যেটাকে আমরা উপরের চিত্রে দেখিয়েছি এক্সপার ওই মিনগুলো সাপেক্ষে আবার যদি আরেকটি মিন করি তখন হবে এক্স ডবল বার যেটা হবে হচ্ছে গড়ের গড় এরকম একটি অবস্থা এই অবস্থায় আমরা একটু দেখার চেষ্টা করি প্রথম নিচের দিকের প্রথম বাম পাশের চিত্রে আমরা সকল প্রসেসটি ইউসিএল এবং এলসিএল এর মধ্যে আর ডান পাশের নিচের দিকের চিত্রে কয়েকটি লোকেশন আমরা দেখতে পাচ্ছি ইউসিএল এবং এলসিএলকে এর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এই অবস্থায় ওই অবস্থাগুলো চিহ্নিত করতেছে যে আমার প্রসেস ওই ওই অবস্থায় আমাদের কন্ট্রোলের বাইরে তখন ওই সকল জায়গাকে আমাদের ত্রুটিমুক্ত করার ব্যবস্থা নিতে হবে এই হচ্ছে অ্যাভারেজ কন্ট্রোল চার্ট এবং ডেভিয়েশন কন্ট্রোল চার্টের মাধ্যমে আমাদের প্রসেস নিয়ন্ত্রণ করার একটি ব্যবস্থা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই পরবর্তী আলোচনা সেটা স্যাম্পল ইন্সপেকশনের বর্ণনা এখানে আমরা দেখতে চেষ্টা করব যে স্যাম্পল ইন্সপেকশনটি কি এবং তাদের সুবিধা এবং প্রকারভেদ প্রথমে আমরা দেখতে চেষ্টা করব স্যাম্পল ইন্সপেকশনটি কি মূলত আমার ছোট্ট একটি বক্তব্য সেটা হচ্ছে এই আমরা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে এবং কখনো কখনো সামাজিক জীবনে এই পর্যায়ে এসে আমরা কিন্তু স্যাম্পল ইন্সপেকশন করেছি এবং করছি এবং করব কিন্তু একটু চিন্তা করলে পাবো তাহলে দেখা যাক আমরা স্যাম্পল ইন্সপেকশনটি কি সংজ্ঞায়িত করতে পারি আসলে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে স্যাম্পল ইন্সপেকশন হচ্ছে এই যে এটি হচ্ছে একটি কৌশল কি ধরনের কৌশল ডিটারমিনেশন কৌশল নির্ধারণ করবে কি নির্ধারণ করবে একটি প্রোডাকশন লট কি অবস্থায় আছে কোন অবস্থা সেটি গ্রহণযোগ্য না প্রত্যাখ্যিত হবে অ্যাকসেপ্টেড হবে না রিজেক্টেড হবে এই কিন্তু কি উপায় নির্ধারণ করব উপায়টা হবে এই যে আমরা ওই লটের থেকে কিছু স্যাম্পলকে র্যান্ডম সংগ্রহ করব কালেক্ট করব করার পরে তাদেরকে আমরা পরীক্ষা নিরীক্ষা করব টেস্ট করব নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলোকে আমরা দেখার চেষ্টা করব আমাদের কাঙ্ক্ষিত বা অবজেক্ট বা টার্গেট অনুসারে দেখার পরে আমরা বাছাই করব কতগুলো তার ভিতরে ডিফেক্টিভ বা ত্রুটিযুক্ত আছে এবং তারপরে আমাদের পূর্ব নির্ধারিত যে সংখ্যার সঙ্গে সেটি তুলনা করব তুলনা করার পরে আমরা বিবেচনা করব আমাদের পূর্ব নির্ধারিত মানের সাথে সেই মানটি বেশি হলো সমান বা কম হলো যদি বেশি হয় তাহলে আমাদের সিদ্ধান্তে আসতে হবে বা সিদ্ধান্তে আসা হয় একটি রিজেক্টেড লট যদি সমান বা কম হয় তাহলে সিদ্ধান্তে আসা হয় বা আসে যেটি অ্যাকসেপ্টেড লট এই হচ্ছে স্যাম্পল ইন্সপেকশনের সংজ্ঞা বক্তব্য এবং প্রক্রিয়া আশা করি আমরা অনুধাবন করতে পেরেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই স্যাম্পল ইন্সপেকশনের অনেক রকমের সুবিধা আছে মাত্র গুরুত্বপূর্ণ কয়েকটি সুবিধা হচ্ছে এই যে এটি অনেক মানে কম সংখ্যক অ্যামাউন্টকে ইন্সপেকশন করেই কাজটি সম্পন্ন করা যায় তারপরে এটি অনেক কম সময় ব্যয় করে এবং যেহেতু কম সময় ব্যয় করে অনেক কম সংখ্যক ইন্সপেকশন করলে কাজটি সম্পন্ন হয়ে যায় তাহলে খরচও কম পড়ে এবং একই সাথে যারা ইন্সপেক্টর থাকে তাদের শ্রম কম লাগে সময় কম লাগে স্বাভাবিকভাবেই তাদের এফর্টও কম লাগে তাহলে আমরা কি বলতে পারি তাদের এফিসিয়েন্সি বেশি এখানে দেওয়া সম্ভব হয় এবং এফিসিয়েন্সি বেশি পাওয়া সম্ভব হয় তাই অপারেটিং এফিসিয়েন্সি হাই হয় মাত্র গুটি কয়েক আইটেম বা প্রোডাক্টের উপরে ইন্সপেকশন করা হয় অন্যগুলো ধরাই হয় না টাচ করা হয় না তাহলে অন্যগুলো নষ্ট হওয়ার বা হ্যান্ডেল করার প্রয়োজন পড়ে না তাহলে নো ড্যামেজ সেই কথাটি এখানে বলা হচ্ছে একটি সুবিধা আরেকটি সুবিধা হচ্ছে যে সকল আমরা ইন্সপেকশনগুলো করলাম যে সকল আইটেমগুলোর উপরে যদি ত্রুটি যুক্ত হয়ে যায় রিজেক্টেড হয়ে যায় তার মাধ্যমে আমরা বলতে পারি যে ওই পুরো লটটিকে ইম্প্রুভ করতে হবে তাহলে পরবর্তী লটগুলো আরও ইম্প্রুভ ইম্প্রুভমেন্টের শুরু থাকে তাই বলে রিজেকশন ইম্প্রুভস কোয়ালিটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ দুটি প্রকারভেদ আছে একটি হচ্ছে স্যাম্পলিং বা অ্যাট্রিবিউটস যেটা একেবারে সোজা সাপটা কোনো রকমের গুণগত মানকে বিচার বিশ্লেষণ করে না শুধুমাত্র বলে দেয় গো এবং নট গো গেজে আমরা যেরকম সিদ্ধান্ত নিতাম মাপের পরিমাণ কত বলে না শুধু বলে হ্যাঁ মাপ এই সীমার মধ্যে আছে কি নেই তাই ঠিক তাই বলবে অ্যাকসেপ্টেড না রিজেক্টেড স্যাম্পলিং বাই অ্যাট্রিবিউটস এবং আরেকটি ক্লাসিফিকেশন বা টাইপস হচ্ছে স্যাম্পলিং বাই ভ্যারিয়েবলস প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি স্যাম্পলিং ইন্সপেকশন আমরা বুঝতে পেরেছি আমরা এখন চলে যেতে চাই একদম শেষের আলোচ্য বিষয় অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিংয়ের বার্নার এখানে আমরা একটু দেখতে চেষ্টা করব যে অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং বলতে কি বোঝায় এবং এটি কেমন করে বা কিভাবে বা কখন পরিচালিত হয় এটি আসলে একেবারেই স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং মেথড ইন্ডাস্ট্রিতে এটি কমন কোয়ালিটি কন্ট্রোল টেকনিক হিসেবে ব্যবহৃত হয় এবং ফিনিশড প্রোডাক্ট এর উপরেই এটি প্রয়োগ করা হয় এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা পার্থক্য যে এটি কিন্তু অনগোয়িং প্রসেসের উপরে প্রয়োগ করা হয় না কি সিদ্ধান্ত নেয় একটু আগে যেরকম বলতেছিলাম ঠিক এখানেও তাই একটাই মাত্র সিদ্ধান্ত নেওয়া হয় যে লট বা ব্যাসের উপরে এটি করা হলো সেটি গ্রহণযোগ্য নাকি প্রত্যাখ্যাত হবে অ্যাকসেপ্টেড আর রিজেক্টেড এটি কোনো মানকে গুণগত মানকে বিশ্লেষণ করে না বা নির্ধারণ করে না কিন্তু এটি গুরুত্বপূর্ণ একটি যৌক্তিক ভেরিফিকেশন কৌশল হিসেবে বিবেচিত হয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আর গুরুত্বপূর্ণ যে কাজটি সে করে থাকে ইন্সপেকশনের সময় সেটি হচ্ছে নির্ধারিত টেকনিক্যাল স্পেসিফিকেশনসকে সে কনফার্ম করে নিশ্চিত করে হ্যাঁ ঠিক আছে কি নেই আশা করি আমরা বুঝতে পেরেছি এই সম্পর্কে একটু বাড়তি কয়েকটি ইনফরমেশন আমি দিতে চাই যে ডোজ অ্যান্ড রমিং দুজন ভদ্রলোক এই ইন্সপেকশন মেথডটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস মিলিটারিতে প্রথম প্রয়োগ করে সেখানে কেন প্রয়োগ করা দরকার পড়েছিল আসলে এই পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সে উইন উইন বা মধ্যপন্থা অবলম্বন করে সেখানে দেখা গেল যে অনেক বুলেট প্রয়োজন ফায়ারিংয়ের জন্য প্রোডাকশন হচ্ছে কিন্তু সেগুলো তো মাঠ পর্যায়ে পাঠানোর আগে টেস্ট করার দরকার পড়ে কিন্তু আমি যদি প্রত্যেকটা বুলেট হান্ড্রেড পার্সেন্ট ইন্সপেকশন করতে চাই প্রচুর টাইম এবং খরচের দরকার সেটি করা সম্ভব না আবার যদি টেস্ট না করে পাঠিয়ে দেই তাহলে ফায়ারিং হবে কি হবে না এটাও একটি বিপজ্জনক বিষয় তখন এই অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং মেথডটি গ্রহণ করা হলো যে ক্ষেত্রে পুরো লটের থেকে র্যান্ডাম স্যাম্পলিংয়ের মাধ্যমে একটি ব্যাস কেনা হবে তার উপরে অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং প্রয়োগ করে বিবেচনা করা হবে পুরো লটটি অ্যাকসেপ্টেড হবে না রিজেক্টেড হবে এই হচ্ছে একটি তোমাদের জন্য তথ্য আরেকটি বিষয় হচ্ছে এই অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং অনেকগুলো প্ল্যানের মাধ্যমে প্রয়োগ করা হয় তবে অধিকাংশ ক্ষেত্রে যে প্ল্যানটি ব্যবহার করা হয় যে কমপক্ষে দুইয়ের অধিক স্যাম্পলকে র্যান্ডম হিসেবে গ্রহণ করে প্রয়োগ করা উচিত বা হয় সাধারণত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটু দেখতে চেষ্টা করব সাধারণত যে সকল ক্ষেত্রে টেস্টিং খুব ডিস্ট্রাকটিভ হবে যে সকল ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ইন্সপেকশন খুব কস্টলি বা এবং হান্ড্রেড পার্সেন্ট ইন্সপেকশন খুব দীর্ঘ সময় গ্রহণ করবে সে সকল ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় একটু আগেই যেরকম বললাম কিন্তু এই পদ্ধতিটির ক্ষেত্রে কতগুলো চ্যালেঞ্জ বা রিস্ক আছে সেগুলো হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিট যেটাকে কিউএল হিসেবে চিহ্নিত করা হয় rejectable quality level R QL lot tolerance percent defective LTPD ইত্যাদি আরও দুটো আছে এখানে উল্লেখ করিনি একটা হচ্ছে পারচেজার রিস্ক আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারার্স বা প্রডিউসার রিস্ক ইত্যাদি ম্যানুফ্যাকচারার্স বা প্রডিউসার রিস্ক কে আলফা দ্বারা প্রকাশ করা হয় পারচেজার্স বা কনজিউমার্স রেসকে বিটা দ্বারা প্রকাশ করা হয় আমাদের যখন হিসাব করা হয় একটু আগে বললাম ম্যাথমেটিক্স আছে স্ট্যাটিস্টিক্সে ডেভিয়েশন যখন নির্ণয় করা হয় তখন সেক্ষেত্রে আলফা এবং বিটা দ্বারা ওগুলোকে চিহ্নিত করা হয় যাই হোক অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিট হচ্ছে এরকম একটি বিষয় যে আমি যে স্যাম্পলগুলো নিলাম পর্যবেক্ষণের জন্য সেখানে আমরা দেখার চেষ্টা করব তার ভিতরে সর্বোচ্চ কতগুলো ডিফেক্টিভ আইটেম বা পরিমাণ আমাদের যন্ত্রাংশ থাকা সম্ভব সেটি আমরা নির্ধারণ করব পূর্বেই এটাকে বলা হবে acceptable quality limit A Q এর দ্বারা চিহ্নিত করা হয় আর এল বিষয়টা হচ্ছে এরকম যে লটের নির্দিষ্ট একটি অনুপাতের মধ্যে ডিফেক্টিভের কত পার্সেন্ট আমরা টলারেট করব সেটিকে নির্ধারণ করা হয় বা চিহ্নিত করা হয় আর এল হিসাবে এলটিপিডিকে চিহ্নিত করা হয় এইভাবে যে লটের একটি স্মল প্রপোর্শনের মধ্যে ত্রুটিযুক্ত কম্পোনেন্টসের পরিমাণটা কত এবং সেটা যদি এ কিউএল এর যে পরিমাণটা আমরা পূর্বে নির্ধারণ করি তার থেকে বেশি হয় তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে ওই লটটি রিজেক্টেড কিন্তু মুদ্রা কথা হচ্ছে এই প্রডিউসার রিস্ক ম্যানুফ্যাকচারার রিস্ক এবং একিউএল এর উপর ভিত্তি করে মূলত একটি অপারেটিং ক্যারেক্টারিস্টিক কার্ভ ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয় যেটাকে বলা হয় ওসিসি তার উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে আমাদের প্রসেস কিভাবে চলবে আমি নিচের দিকে তোমাদেরকে সেই কার্ভটি একটু দেখানোর চেষ্টা করেছি ওসিসি এখানে হরিজন্টালি দেখানো হয়েছে অ্যাকচুয়াল প্রেজেন্স অফ ডিফেক্টিভস এবং ভার্টিক্যাল দেখানো হচ্ছে প্রবাবিলিটি অফ অ্যাকসেপ্টেন্স আমরা দেখিয়েছি ম্যাক্সিমাম প্রডিউসার রিস্ক দেখিয়েছি ম্যাক্সিমাম কনজিউমার্স রিস্ক এবং বাম দিকে দেখিয়েছি একিউএল এলটিপিডি ইত্যাদিকে আমরা যদি দেখতে চাই যে ম্যাক্সিমাম প্রডিউসার রিস্কের অবস্থাটি কি সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের একদম উপরের দিকে যখন এ কিউএল শেষ অবস্থায় এবং প্রবাবিলিটি অ্যাকসেপ্টেন্স যখন ম্যাক্সিমাম এর মধ্যবর্তী জায়গাটুকুই হচ্ছে প্রডিউসার রিস্ক কারণ প্রডিউসার রিস্ক বলতে এটাই বোঝায় যে একজন প্রডিউসার যখন উৎপন্ন করবে তখন তার সকল সময় তার প্রত্যাশা থাকে যে আমার গুড কোয়ালিটি তৈরি করলাম কিন্তু ওর মধ্যে তো কয়েকটি বিষয় হতে পারে ডিফেক্টিভ যখন র্যান্ডাম স্যাম্পলিং নিবে তখন যেন সেই স্যাম্পলগুলো কালেকশনের সময় সেই ত্রুটিযুক্ত আইটেমগুলো নিয়ে যদি স্যাম্পল তৈরি করা হয় তাহলে তো আমার রিস্ক হয়ে গেল এই বিষয়টি হচ্ছে তার জন্য ভাবনার বিষয় সেই জন্য ওটুক হচ্ছে আমাদের এই কিউএলের মধ্যে বিবেচনা আসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি এরপরে আমরা দেখতে চেষ্টা করব যে অ্যাডভান্টেজেস কি এবং লিমিটেশনস কি এই অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিংয়ের অ্যাডভান্টেজেস হচ্ছে যে এটি ইকোনমিক্যাল এটি মিতব্যয়ী এটি সহজে বোঝা যায় খুব কম শ্রমসাধ্য এবং খুব কম হিসাব নিকাশের ভিতরে প্রয়োজন পড়ে এবং খুব সহজেই দ্রুত করা যায় লিমিটেশনস হচ্ছে যে একশো পার্সেন্ট এটি করা যাবে না এবং আরেকটি বিষয় হচ্ছে এর স্যাম্পলিং ক্যারেক্টারিস্টিক্স ব্যাচ সাইজ ক্রাইটেরিয়ার উপরে এটি নির্ভর করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি যদি আমাদের এর উপরে কোনো প্রশ্ন থাকে আগামীতে কমেন্টস করে জানাবে এবং আমরা এই সেশনে তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি স্যাম্পলিং ইন্সপেকশনের সুবিধা এবং প্রকারভেদ লিখবে এবং অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিংয়ের সুবিধা এবং সীমাবদ্ধতা লিখে খাতায় সংরক্ষণ করবে এবং শিক্ষককে দেখিয়ে নম্বর নেবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত ভিউয়ার এতক্ষণ ধরে আমার সেশনে অনুসরণ করার জন্য এবং থাকার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে সেশনটি পুনরায় দেখার জন্য সকলকে অনুরোধ করছি এই উজ্জ্বল রঙের ওয়েবসাইট অনুসরণ করার জন্য এই মুহূর্তে আমি আগামীতে আগামী সেশনকে সকল থাকার জন্য অনুরোধ জানিয়ে আমার সেশনটি আনুষ্ঠানিকভাবে এখানে শেষ করছি সকলকে পুনরায় ধন্যবাদ